হ্যালো দর্শক সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা আর আজকে আমরা দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্র বলা যে ব্রাহ্মেশ্বর সবচেয়ে পর্যটনীয় কেন্দ্র অবকাশে দেখতেই পাচ্ছেন আমার পিছনে নাগরদোলায় তথা ছেলে মেয়েদের লাল সাদা ড্রেসে যেন আজকের অবকাশ রঙিন হয়ে গেছে সো দর্শক আমরা যাব আজকে মানে দর্শকের কাছ থেকে শুনবো যে আজকেরই বৈশাখ তারা কীভাবে উদযাপিত করছে নিজের মধ্যে এবং কেমন কাটাচ্ছে আজকের বৈশাখ এবং কেমন যাচ্ছে আজকের বৈশাখটা নিয়ে তাদের মনে কতটুক অনুপ্রেরণা আছে সো চলুন তাদের কাছ থেকে শুনি দর্শক আমি এখন কথা বলবো আজকে অবকাশে ঘুরতে আসা দুজন মেয়ের সাথে যারা দেখতে পাচ্ছেন সাদা আর লাল মিলে যেন বৈশাখকে রঙিন করে দিয়েছে ওরা সো আজকে ওনাদের কাছ থেকে শুনবো যে আজকের বৈশাখ ওনাদের কাছে কেমন লাগছে বা বৈশাখ কিনে আজকে কতটুকু আনন্দ মনের মধ্যে প্লিজ বলবেন যে আজকের বৈশাখটা আপনার কাছে কেমন লাগছে অনেক মানে- ভালো লাগছে প্রতি বছরই বৈশাখে বের হই আজকেও ভালো আর বৈশাখী যে মানে সাদা আর লাল সবাই যে পরে সেটা দিয়ে বিষয় আপনি কি মনে করেন যে সাদা লালকে মানে বৈশাখী কি পরিপূর্ণ করে তুলে অবশ্যই পরিপূর্ণ করে তুলে এটা যেহেতু আমাদের পহেলা বৈশাখে সবাই পরে আসে তো আমরাও পরে আসছি সাদা লাল আচ্ছা আপনি কি বলবেন যে মানে আজকের দিনটা আপনার কাছে কেমন লাগছে প্রত্যেকটা মানে পহেলা বৈশাখ তো অবভিয়াসলি বাঙালিদের জন্য অনেক স্পেশাল সেই হিসাবে আমার জন্য অনেক স্পেশাল আর ভালো লাগছে আচ্ছা আপনি বলবেন যে আজকের এই বৈশাখে যে সবাই যে ঘুরতে আসছে সেই ঘোরাঘাড়িটা কি আপনার কাছে কতটুকু আনন্দপ্রিয় ঘোরাঘাড়ির মধ্যে আমরা অনেক কিছু দেখতে পারি নতুন কিছু কিছু মিন্স সবার মধ্যে একটা আনন্দ জাগে তো সবাই একসাথে ভালোই কাটে অন্যরকম ফ্রেন্ড সাইকেল রাইট দর্শক শুনছিলেন যে বৈশাখে হঠাৎ ঘুরতে ভালো লাগে আর বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে এবং সাদা আর লাল না পড়ে যেন বসে পরিপূর্ণ হয় না আসলে ঠিক তাই কারণ বাংলার নববর্ষ হচ্ছে আমাদের ঐতিহ্য আমাদের গর্ব আপনাদেরকে দেখলাম যে লাল শাড়ি পরনে যেন বৈশাখকে যেটা রঙিন করে দিয়েছে সো আজকের এই বৈশাখ আপনাদের কাছে কতটুকু রঙিন লাগছে এবং কতটুকু ভালো লাগছে একটু বলবেন আমাদের কাছে আজকের বৈশাখ খুব ভালো লাগছে আমরা এখানে আসছি বামনবাড়িয়া পিটিআই থেকে আমরা ডিপিএড করতে আসছি দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের প্রশিক্ষণার্থী তো আমাদের কাছে বৈশাখটা খুবই ভালো লাগছে আর তার চেয়ে আরও বেশি আনন্দদায়ক করছে আমরা এই অবকাশের মধ্যে আসাতে অবকাশে এসে আমাদের আমার বাচ্চাকে নিয়ে আসছি আমি আমার বাচ্চা এবং আমার সহকর্মী আছে বুড়ের আছে এবং ভাই আছে এবং আমার স্যারেরাও সবাই আমরা আসছে তো সবাইকে নিয়ে আমরা খুব ভালো আনন্দ উপভোগ করছি এবং আরও বেশি আনন্দ উপভোগ করতে পারছি অবকাশটা তো অন্য অন্য দিনের তুলনায় আজকে এখানে চরকি দেখা গেছে নাগরদোলা বাচ্চারা দুলতেছে এবং অনেক খাওয়ার জন্য চটপটি এবং অনেক মজাদার খাবার খাওয়ার জন্য আচ্ছা, হ্যাঁ ফুচকা তো আছে চটপটি তো আছে এবং মজাদার খাবার খাওয়ারও এখানে অ্যারেঞ্জ করা হয়েছে মানে সব মিলে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আচ্ছা, আপনি কি বলবেন যে বৈশাখ বাংলার কতটুকু ঐতিহ্য বহন করে হ্যাঁ বৈশাখ আমাদের বাঙালি হিসেবে মানে বাংলার কি ঐতিহ্য এটা ভাষায় প্রকাশ করার মতো না তবে আমি মনে করি একজন বাঙালি হিসেবে বৈশাখটা আমাদের কাছে খুবই ঐতিহ্যপূর্ণ রাইট আমার কাছে মনে হয় যে বৈশাখ যদি না করি আমরা আমাদের কাছে বাঙালি হিসেবে পরিপূর্ণতার জন্য নাই প্রকাশ পাই সো আপনি বলবেন যে আজকের এই বৈশাখ আপনার কাছে কেমন লাগছে এবং হ্যাঁ, অনেক অনেক ভালো লাগতেছে এক কথায় বলা যায় যে অনেক অনেক ভালো লাগতেছে মানে এবারের মতো এরকম আর ফিল করি নাই অনেক ফিল করতেছি কারণ আপনার হাতে দেখা যাচ্ছে কলসি মানে দেখে মনে হচ্ছে যে বাঙালি একটা নারী দাঁড়িয়ে আছে বাঙালি রমণী আমার কাছে দাঁড়িয়ে আছে মানে যাকে দেখলে বাংলার ঐতিহ্য বহন করে সো আপনি বলবেন যে আজকের কলসি আর অর্থাৎ আজকের বৈশাখ কেমন লাগছে লাগছে আপনার কাছে হ্যাঁ আমার কাছে আজকে এই বৈশাখ অনেক ভালো লাগছে অন্য বছর তুলনা মানে এই বছর মানে অনেক আনন্দ করতেছি অনেক মজা পাইতেছি সবার সাথে ঘুরতেছি মানে ভোলার মতন আর কোনো ভাষা নেই ধন্যবাদ আপনাদের সবাই রঙিন পাঞ্জাবি মানে আর সাদার মধ্যে রঙিন মনে হচ্ছে যেন বৈশাখের মধ্যে একটা মানে অন্যরকম অনুভূতি ফিল করাচ্ছে আমাদের আর দেখি মনে হচ্ছে সবাই একসাথে মানে আপনাদের দেখতে যেন মনে হয় যেন মানে কি বলে এক ঝাঁক পাখি উড়ে আসছে আই থিঙ্ক আজকের বৈশাখ এবং আজকের পহেলার মানে বৈশাখ অর্থাৎ নববর্ষ আপনাদের কাছে কেমন লাগছে কীভাবে উদযাপন করছেন প্লিজ বলবেন আসলে বাঙালি সংস্কৃতি হাজার বছরের সংস্কৃতি হচ্ছে পহেলা বৈশাখ আমরা পহেলা বৈশাখে বাঙালিত্বকে ধারণ করার জন্য আমরা সবাই একত্রিত হয়ে বের হয়ে এসেছি আজকে আমরা আনন্দ করার জন্য এসেছি পয়লা বৈশাখকে আমরা ধারণ করতে চাই আসলে এই বৈশাখে আমরা বাঙালির হাজার বছরের কৃষ্টি কালচারকে ধারণ ধারণ করতে চাই পয়লা বৈশাখ যে একদিনই যে আসলে আপনার হাজার বছরের সংস্কৃতিকে ধারণ করে তা না কিন্তু পয়লা বৈশাখের চেষ্টা করে মানুষ তার শেকড়কে তুলে আনার জন্য আসলে কথা হচ্ছে পয়লা বৈশাখ আমাদেরকে স্মরণ করে দিই আবারও যে আমরা বাঙালি আর আমরা বাঙালি আমাদের নতুন বছরটাকে আরো যেন ভালোভাবে বরণ করতে পারি পুরোনো গ্রানাগুলো ভুলে গিয়ে নতুন কিছু নিয়ে যেন আমাদের নতুন দিনগুলো চলে সেই অর্থে সো বলবেন যে আজকেই সবাই একসাথে আসা অর্থাৎ সব ফ্রেন্ড সার্কেল আপনারা অবশ্যই ড্রাইভারদের সবাই একসাথে আসা এবং সবাই কালার কালার পাঞ্জাবি পরে আসা মানে এই অনুভূতিটা কেমন মানে আপনার কাছে কেমন লাগছে ভাইয়া প্লিজ আপনি তো সাংলাস পরে রাখছেন আপনি বলবেন আমি দূরে থেকে দেখছিলাম যে লাল লাল আর লাল আর সাদা মানে আপনারা বান্ধবীর একসাথে দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে যেন কি বলে এক দুটা গোলাপ ফুল যেন কোথাও পড়ে আছে সো আই থিঙ্ক আজকের এই বৈশাখ আপনাদের কাছে কেমন লাগছে এবং আপনারা যে সবাই সাথে ঘুরতে আসছেন কতটুকু ভালো লাগছে আমাদের কাছে অনেক ভালো লাগছে আসলে এই প্রথম বৈশাখী করতে আসছি ফ্রেন্ডদের সাথে অনেক মজা লাগছে বলার বাহিরে কি বলবো মানে আজকে সারাদিন কি মানে ঘোরাঘুরি করবেন নাকি হ্যাঁ, আসছি তো ঘোরাঘুরি করার জন্য মানে আজকের অবকাশটা আপনার কাছে কেমন লাগছে অনেক ভালো লাগছে মানে কি বলবো বলার বাইরে প্রথমবার আরে সব বান্ধবীরা একসাথে ঘুরতে আসেন মানে সবাই একসাথে ঘুরতে আসে একটা মজাই অন্যরকম ফিল হ্যাঁ অনেক মজা আসলে যারা আসে না তারা তো বুঝবে না যারা আসছে তারাই বুঝবে শুধু অনেক মজা জানে আচ্ছা পহেলা বৈশাখ বাংলাদেশের কতটুকু ঐতিহ্য বহন করে আপনার কাছে মনে হয় আমার কাছে মনে হয় সবাই আসুক দেখুক আনন্দ করুক পরিবারকে নিয়ে আসুক অনেক মজা করো আমাদের এই অবকাশ আপনাদের বাড়িতে অবশ্যই ব্রাহ্মণ বাড়ি অর্থাৎ অবকাশ হচ্ছে আমাদের ব্রাহ্মণ বাড়ির জন্য একটা মানে পর্যটন কেন্দ্র যেখানে মানে আর না আসতে হয় না আর আজকের এই পহেলা বৈশাখ অবকাশকে কতটুকু রঙিন করে তুলছে আপনার কাছে মনে হয় এত প্রশ্ন আসলে অনেক সুন্দর লাগছে চারিদিকে খেলনা তারপর নাগরদোলা তারপর অনেক বিভিন্ন রকমের আছে অনেক ভালো লাগছে তো সবশেষ কথা হচ্ছে আপনারা হাসলে ভালো লাগে দেখতেও ভালো লাগে আর এমনি তো অনেক সুন্দর আজকের এই বৈশাখ আপনার কাছে কেমন লাগছে এবং চারদিকে রঙিন পরিবেশ নাগরদোলাই বাচ্চাদের কেলনা মানে সব কিছু যেন মানে একটা অন্যরকম অনুভূতি ফিল করাচ্ছে আমাদের মাঝে সো আপনার কাছে কেমন অনুভূতি লাগছে খুবই excited I am very excited বলার মতো ভাষা না আসলে যে কি মনে হয় এই বৈশাখ আমাদেরকে কতটুকু আনন্দ অর্থাৎ আমাদের বাঙালি হিসাবে কতটুক পরিপূর্ণ করে তুলছে বৈশাখ আমাদের বাঙালির একটা চিরাচরিত ঐতিহ্য এটা আসলে আমরা আসলে একদিন খুবই আনন্দ আনন্দিত উপভোগ করি আচ্ছা আপনি কতটুকু আশা করেন যে বৈশাখ প্রতি বছর যেন তার চেয়ে আরও বেশি নানা রঙের নানা আরও ভালোভাবে উদযাপিত হয় বাংলা বাঙালির কাছে জি অবশ্যই বৈশাখ আমাদের ঐতিহ্য এটা আমরা প্রত্যেক বছর নতুন নতুন আঙ্গিকে উপস্থাপন করি উদযাপন করি এবং বৈশাখে আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি কামনা করি প্রত্যেকটা মানুষ যেন তার নতুন পুরাতন দিনের যে দুঃখ কষ্ট ভুলে নতুন দিনকে বরণ করতে পারে সেই প্রত্যাশা কামনা করি এটা আপনাকে অনেক ধন্যবাদ আমিও আশা করি যেন নতুন বছর আমাদের নতুন কিছু নিয়ে শুরু হয় নতুন বন্ধু নতুন মানুষ মানে সব কিছু নিয়ে যেন নতুনভাবে পরিপূর্ণ হয় আমাদের এই বহলা বৈশাখ তোমরা সবাই একসাথে আসছো দেখে মনে হচ্ছে অনেকগুলো পুতুল একসাথে খেলতে আসছে সো আজকের এই বৈশাখ তোমাদের কাছে কেমন লাগছে এবং তোমরা সবাই শাড়ি পরে আসছো লাল লাল ড্রেস পরে আসছো আবার সবার গালে হিপি সুন্দর করে লেখা আছে শুভ নববর্ষ অর্থাৎ তোমাদেরকে দেখে মনে হয় যেন বাঙালি মানে একটা মানে কি বলে একটা বাঙালি একটা পুতুল মনে হয় সো আমি তোমাকে প্রশ্ন করছি তুমি তো কপালে একটা লাল টিপ দিয়েছো এবং খুপায় একটা লাল গোলাপ দিয়েছো আই থিঙ্ক আজকের এই বৈশাখ তোমার কাছে কেমন লাগছে এবং তুমি সকাল থেকে এখন অবধি বৈশাখ কতটুকু উপভোগ করেছো কতটুকু আনন্দ লাগছে এবং কতটুকু ভালো লাগছে অনেক ভালো লাগছে এই যে শুভ নববর্ষটা এটা পুরো বাঙালির জন্য একটা অনেক সুন্দর একটা উৎসব আচ্ছা তোমার গালে যে তুমি লাল আর কি কালার দিয়ে যে লেখেছো শুভ নববর্ষ সেটা কি তোমার কাছে মানে অনেক ভালো লাগে হ্যাঁ আচ্ছা পিচ্ছি ম্যাডাম কিউট বিবি তোমাকে বলছি তোমাকে দেখে জানো আমার দাদুর কথা মনে পড়ছে আমার দাদু জানো আমার দাদু না আমাকে অনেক আদর করতো কিন্তু যখন উনি মারা গেছেন আমার অনেক কষ্ট হয়েছিল কিন্তু তোমাকে দেখে আজ আবার আমার দাদুর কথা মনে পড়ছে এখন তুমি বলো যে আজকের বৈশাখ তোমার কাছে কেমন লাগছে খুব ভালো লাগছে আচ্ছা দাদু ধরো তুমি আর আমি শুধু অনলি যদি বৈশাখে ঘুরতে আসতাম তাহলে কেমন হতো ভালো হতো না অনেক মজা হতো তাই না মজা হতো না আরে মজা হতো দাদু তুমি জানো না আচ্ছা যাকে চশমাওয়ালা ভাই দেখে তো মনে হচ্ছে নাই সাকিব খান কেমন লাগছে খুব খুব ভালো লাগছে ঘুরতে মজা লাগছে জি ওকে ম্যাডাম আপনাকে বলছি আপনি হাসলে বড্ড ভালো লাগে বৈশাখ কেমন লাগছে এবং আজকে সকাল থেকে আমি ঘোরাঘুরি করছো তোমরা সবাই একসাথে আসছো তোমাদের কতটুকু আনন্দ করছো কেমন লাগছে অনেক ভালো লাগছে খুব তো আনন্দ লাগছে এবং তোমরা বৈশাখে এসে কি কি কিনেছো কি কি খেয়েছো চটপটি তারপরে আচ্ছা তো দেখা যাচ্ছে যে কেউ ছেলেদের পিছনে পিন মারছে কোনো মেয়ে আবার ছেলেদের পিছনে পিন মারছে আবার আবার আবার ছেলেরা মেয়েদের পিছনে পিন মারছে আচ্ছা তোমরা কি মনে করো সেই কাজটা কি মানে ভালো কাজ না মোটেও ভালো না right? না। আচ্ছা এই কাজগুলো যারা এইসব কাজ করে তাদেরকে তোমরা কি মনে করবে তারা কি খারাপ মানুষ না জি রাইট আমি মনে করি তারা খারাপ মানুষ এখন ম্যাডাম ও ম্যাডাম আচ্ছা, আপনি বলেন আপনাকে দেখে মনে হচ্ছে নতুন বউ সো আপনি বলেন আজকের এই বৈশাখ আপনার কেমন লাগছে অনেক ভালো লাগছে আচ্ছা আপনার গালের এই পাশে একটা ফুল এই পাশে সুবর্ণ বসে লেখা এখন সব জুতো বরাট হয়ে যায় কেমনি না বরাট হবে না আমি আমি দিছি ভালোর জন্য সুন্দরের জন্য এটা বরাট হবে কেন ভালো দেখেই তো দিছি না আচ্ছা কি খেতে ভালোবাসো ফুচকা চটপটি কি দেখতে ভালোবাসো ফিল্ম দেখতে ভালোবাসি গ্রেট oh, যাকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই বৈশাখে আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং তোমাদের সাথে কথা বলে আমার কাছে অনেক বড্ড ভালো লেগেছে তোমাদেরকে দেখে কী মনে হয়েছে জানো আমার সেই ছোটোবেলার বন্ধুত্ব যেন আমার কাছে চলে আসছে আই থিঙ্ক তোমরা যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদের এখনই ক্রিয়া বিল্ড আপের সময় সো একটু চিন্তাভাবনা করে চলবা চিন্তাভাবনা করে মানুষ সাথে মিশবা আর লেখাপড়ার প্রতি সময় দিবা বাবা মার কথা শুনবা ব্যাস লাইফ ইজ সাকসেসফুল ওকে ঠিক আছে ধন্যবাদ শুভ নববর্ষ টেক কেয়ার বাবাই দর্শক এতক্ষণ শুনছিলেন আজকের এই বৈশাখীতে ঘুরতে আসা ছেলে মেয়ে এবং অনেকেরই কথা যে আজকের এই বৈশাখ তাদের কাছে কেমন লাগছে অর্থাৎ সবশেষ কথা হচ্ছে এটাই যে পহেলা বৈশাখ যেন বাঙালি জাতিকে আবার স্মরণ করে দিই যে আমি বাঙালি আবারও বাংলার ঐতিহ্যকে গড়ে তুলি মানে মনে করে দিই আমাদের সো পহেলা বৈশাখ হচ্ছে নতুন বাংলা নববর্ষ আজকের এই দিনে সব নতুন মানুষ সব নতুন বন্ধু অর্থাৎ সব নতুন কাজ নিয়ে যেন আমাদের একটা বছর কাটে ভালোভাবে এবং দেশ আমার জাতীয় আমার এবং দেশকে উন্নতি শিখে পৌঁছানোর দায়িত্বটা আমাদেরই সো আই থিঙ্ক আজকের এই পহেলা বৈশাখে আর কি বলবো পহেলা বৈশাখে শুভেচ্ছা জানাই প্রতীক টিভির সব শ্রোতা এবং দর্শকদের এবং সাথে ছিলাম আমি শাকাত হোসেন ধন্যবাদ আল্লাহ হাফেজ